que te la ley. Kirpa সহজ করলে সহজ মাথার ভেতরে গাজা ঘুরে গাজার ভেতরে মাথা গাজার ভেতরে মাথা ঘুরে I can it.